আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের আপনাদের মাঝে আবার নতুন একটি অঙ্ক নিয়ে আসলাম যে কিছুদিন যাবৎ অঙ্ক পাবলিশ করা হয় না তো আজকের আমরা নতুন আবার একটি অঙ্ক নিয়ে আসছি যে অঙ্কটা এসএসসি পরীক্ষা এবং নাইনটিনের পরীক্ষা যে কোনো পরীক্ষায় দেখা গেছে এই অঙ্কটা আসে তো এই অঙ্কটা কি করে যে একটা থেকে বেশ কয়েকটা অঙ্ক ঘুরেই দেওয়া হয় যে একটু ঘুরেই দিলে তো হিমশিম খাই যায় তো হিমশিম খাওয়ার মতন কিছু নেই যে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলায় যে আসলে কীভাবে অঙ্কটা সাজাইছে বা কিছু না একটু নিয়মটা দেখেন নিয়মটা দেখেই বুঝতে পারবেন যে চলুন আমরা কীভাবে অঙ্কে যাব তো এখানে দেখুন অঙ্কটা কী হচ্ছে P minus one by P সমান সমান থ্রি অঙ্কটা বোঝার চেষ্টা করবেন প্রথম যে একটা কথাই আছে যে কোনো প্রশ্ন বোঝার মাঝখানে তার ফিফটি পার্সেন্ট অ্যান্সারটা কিন্তু রয়ে যায় তো প্রথম বুঝতে হবে যে আমার প্রশ্নটা কি বলছে তো এখানে P minus one by P সমান সমান থ্রি এটা থেকে তিনটি অঙ্ক আমরা সাজাইছি তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে P plus one by P দেখুন P plus one by P whole square এর মান কত এটা আমাদের ক নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্ন হচ্ছে Y by P into P minus three এর মান নির্ণয় করো খ নাম্বার হচ্ছে Y by P into P minus three এর মান নির্ণয় করো আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে P to the power four P to the power four সমান সমান একশো উনিশ minus one by P to the power four ঘ নম্বর প্রশ্ন আবার দেখুন যে দেখাও যে P to the power four সমান সমান একশো উনিশ minus one by P to the power four তো এই তিনটে প্রশ্ন এখানে উপরের এটা থেকে সাজানো হয়েছে তো এটা থেকে আরও প্রশ্ন সাজানো যাবে তো যদি কারো সমস্যা হয় তো সেই প্রশ্নগুলো আমরা দেখব আগে আমরা এই তিনটি প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় তা দেখব তো আমাদের অঙ্কটা হয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এর জন্য আজকের একটা প্রশ্ন সমাধান করব আর বাকিগুলো আমি অন্য ভিডিও দেব আরও দুইটা ভিডিও দেব তার মাঝে সমাধান করব তো ওই বাকি দুইটার অঙ্কের লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে তো চলুন আমরা দেখি যে কিভাবে সমাধান করব যে ক নম্বর প্রশ্ন আমার আছে দেখুন যে এখানে আমরা সরাসরি লিখছি যে দেওয়া আছে কি দেওয়া আছে উপরে কিন্তু আমরা পাইছি P minus one by P সমান সমান থ্রি এইটা দেওয়া আছে তো আমি সরাসরি প্রশ্নটা উঠেই নেই যে <coughs> প্রশ্নটা উঠাইতে গেলে সরি প্রশ্নটা উঠাইতে গেলে যে হয়তো একটু সমস্যা হইতে পারে তো এই জন্য আমি সরাসরি প্রশ্নটা উঠেই নিই একটু বেশি তো এখানে আবার প্রশ্নটা উঠে নিচে দেব যে দেখুন আছে কি p minus 1 by 1 by p p minus 1 by p সমান সমান থ্রি থ্রি এটা কি দেওয়া আছে আমাদের তো প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি হয়েছে P plus one by P whole square এটা হচ্ছে প্রদত্ত রাশি সরি ভিডিওটা একটু কেমন যেন ক্লিয়ার আসছে ওকে তো দেখুন যে অর্থাৎ প্রদত্ত রাশিতে কি উঠেছে আমরা প্রদত্ত রাশিটা হচ্ছে যে প্রদত্ত রাশি P plus one by P whole square এটা আমাদের খ নাম্বার ক নাম্বার প্রশ্ন ছিল তো এটার সূত্র কি যে P plus one by P whole square এর সূত্র কি যে P minus one by P whole square plus four A B তো A plus B whole square সূত্র কি ওই সূত্র নিয়ে যা কারো যদি বুঝতে অসুবিধা হয় তবে A plus B whole square এই সূত্র তো অবশ্যই জানা আছে এই সূত্র থেকে আমরা প্রশ্নটা সাজাই নিতে পারি তো এটাকে আমরা এ ধরি আর এটাকে আমরা বি ধরি সম্পূর্ণটাকে বি ধরব তো A minus P minus one by P whole square plus four A B তো দেখুন এখানে কি করছি যেমন পি এই পি কাটা গেছে থাকে ফোর শুধু তো এই দেখেন এটার মান কত পাইছিলাম আমরা এটার মান পাইছি কিন্তু থ্রি তো থ্রির পর কী করছি স্কোয়ার দিছি থ্রি পর স্কোয়ার দিছি তো ওই থ্রি হচ্ছে স্কোয়ার স্কোয়ার প্লাস এই ফোর এখানে অনেকে আর একটা ভুল করে ফেলা যায় দেখুন না যে ভুলটা করে কি যে থ্রির পর স্কোয়ার দিছে অনেকে তিন দুগুণে ছয় এটা না তো যে সংখ্যার উপর স্কোয়ার দেওয়া হবে ভালো মতন কথাটা বুঝবেন যে সংখ্যার উপর স্কোয়ার দেওয়া হয় ওই সংখ্যাটাকে ওই কয়বার বোঝাবে তো আমরা যে থ্রি ফোর স্কোয়ার দিয়েছি থ্রিকে দুইবার বুঝেছি তো তিন ইন্টু তিন মানে থ্রি ইন্টু থ্রি কত হবে তিন তিন আর নয় তাই নয় প্লাস ফোর ফোর তো নয় আর যে ফোর কত হবে তেরো তো অতএব নির্ণয় মানটা হচ্ছে তেরো তো কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলে অঙ্ক নিয়ে অঙ্কের বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলা হবে আর কারো যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন যাতে আমাদের অঙ্কগুলান আপনারা মনে করেন দেখতে পারেন আর দেখে কারো যদি অঙ্কে কোনো সমস্যা থাকে সমস্যাটা সমাধান করে নিতে পারেন আর কোনোখানে যদি আমাদের বুঝ বলতে বলছি যে এই জন্য বুঝতে অসুবিধা হয় ওই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন করবেন তাহলে অবশ্যই আমরা সমাধান করে দেব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ